জাস্টিন বিবার তার মুখ দেখলাম ব্যাকা হয়ে গিয়েছে একটা রোগের কারণে একটা ভাইরাসের কারণে তো এই জাস্টিন বিবারের কথা আমি উল্লেখ করছি এই জন্য মেনশন করছি একটা রিজন আছে এর কারণটা হচ্ছে জাস্টিন বিবার একজন ইংলিশ সিঙ্গার কিন্তু সে গততে একটা কনসার্ট করেছিল এটা মেবি সৌদি আরবে হবে তো কনসার্টের ভেতরে সে হিজাবকে কটাক্ষ করেছিল সরি কন্যাউজিবিল্লা হেজাবটা হচ্ছে নারীর একটি আদর্শের প্রতি একজন নারী কতটা সভ্য কতটা মার্জিত কতটা কোয়ালিফাইড সে যে কতটা শিক্ষিত এটা তার হেজাবে প্রমাণ পায় কথা বলেন ঠিক কিনা তো একজন নারীর হেজাব যখন একজন পুরুষ পরে তখন এটা বলতে হয় না যে আমি কটাক্ষ করছি নারীর পোশাক যখন পুরুষ পরিধান করে এটাই প্রমাণ করে যে সে নারীর হেজাবকে কটাক্ষ করেছে চিল্লা এখন ঠিক কিনা তো কি হলো যখন ইসলামের একটা বিধান কিনে সে কটাক্ষ করলো পরবর্তী সময়ে এসে আল্লাহ তার মুখের এমন একটা অবস্থা করে দিল যে তার মুখটা বেঁকিয়ে গেছে সে চাইলে আর কথা বলতে পারছে না এবং এটা এমন একটা রোগ যদি এটা চিকিৎসা না করা হয় পরবর্তী সময় মানুষের কানটা একদম বধির হয়ে যায় আর কিচ্ছু শুনতে পায় না এজন্য প্রিয় ভাইয়েরা মোবাইলে কোনো প্রকার ইংলিশ গান রাখা যাবে কোনো প্রকার গান রাখা যাবে না আপনারা এত আসতে বলে আমি মানব না বলেন রাখা যাবে যাদের আছে আমি বিশ্বাস করি হয়তো বা নাই আমি পজিটিভ মাইন্ডের মানুষ পজিটিভ ভাবলাম যদি থেকেও থাকে বলেন হুজুর আজকে সব ডিলিট করে দেবো ইনশাআল্লাহ আর শোনেন একটা মেসেজ দিয়ে আমি আবার তাফসিরে কাম ব্যাক করছি আপনি একজন মুসলমান ঘরের সন্তান আপনার মুখে দাড়ি নাই এটা আপনার সমস্যা আপনি একজন মুসলমান ঘরের মেয়ে আপনার গায়ে পর্দা নাই এটা আপনার সমস্যা but you can't criticize anyone আপনি কাউকে ক্রিটিসাইজ করতে পারবেন না ফর এক্সাম্পল আমার মুখে দাড়ি নাই এখন যদি আমি দাড়িওয়ালা দেখলে বলি বাহ এই তো মৌলবী সাহেব এসে গেছেন আসেন বসেন এই টিটকারি কটাক্ষ কাউকে করা যাবে করা যাবে এটা ঠিক না একজন হিন্দু বা একজন বিধর্মী ইসলামকে বুঝবে না this is very simple matter এখানে আহামরি কিছু ভাবার নাই সে বুঝবে না এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু একজন মুসলমান ঘরের সন্তান সে নিজে কখনো বসতে নামাজ পড়তে আসে না কিন্তু যেই ছেলেটা তো নামাজ পড়তে আসে সে যদি সেই ছেলে কটাক্ষ করে এর চাইতে বড় দুঃখের আর কোনো কারণ হতে পারে না ছেলে এখন ঠিক কিনা একটা মারাত্মক বড় খারাপ জিনিস আমরা ভালো কাজ নিজেও করি না অন্য কেউ করলে ওরে আবার ডিমোটিভেট করে দেয় এরকম লোক সমাজে আছে না নাই অনেক লোক এরকম আছে প্রিয় ভাইরা আরে ভাই you are not maintaining the bear That's your problem. That's your problem. You're not maintaining the hijab. That's your problem. But you can't criticize them, those who maintain the hijab. You can't criticize them, those who maintain the beard. আপনি বোরকা পরেন না এটা আপনার সমস্যা বোন আপনি দাড়ি রাখেন এটা আপনার সমস্যা ভাই কিন্তু যে দাড়ি রাখে যে পাচক্ত নামাজ পড়ে যে মেয়েটা প্রত্যেকটা সময় হিজাব পরিধান করে বের হয় তাকে ক্রিটিসাইজ করার কোনো শক্তি কারো হতে পারে কারো হতে পারে না এই জন্য আমরা নিয়ত করি আমরা যতটুকু করি আর না করি কখনো কাউকে কটাক্ষ করে কথা বলা যাবে আল্লাহর কোনো বিধানকে কটাক্ষ করা যাবে